¡Suscríbete একদম ফার্মাসের চ্যালেঞ্জটা এই ভিডিওটা অ্যান্ড এত দিন ওয়েটের পর ফাইনালি আমরা সেটা নিয়ে এসেছি যেই ভিডিওতে লাস্টে যে এমন একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটেছিল না গাইজ একটা মুহূর্ত মিস করে না তো without wasting any more time let's start our today's video এর আরও একটা ম্যাচে আমরা বিমা শক্তিতে নেমেছিলাম কিন্তু কোনো টাইপের গান না পেয়ে খালি হাতে এখন ঝুলে ঝুলে পিকের মধ্যে যাওয়া লাগতেছে গাইস ফার্মাস চ্যালেঞ্জ করতে এসেছিলাম র্যাঙ্কের সোলো ভার্সেস জুওতে আমরা স্টার্ট দিয়েছি তারপরেও দেখো গরিবের মতো ঘুরতে পয় পেয়েছি আরে রে একটা এনিমি আছে ওই বাড়িতে একটা এনিমি আছে ভাই এই চিপার মধ্যে পেলাম পুরো বিমা শক্তি তন্ন তন্ন করে খুঁজে আগে পিছে উপরে নিচে সব টাওয়ার টুয়ার খুঁজে তাবু টাবু খুঁজেও পাইনি সেন এই চিপার মধ্যে পেলাম এনিমিটা কই রে সারপ্রাইজ দিতে হবে আমার ফার্মাসের মধ্যে তেমন একটা অ্যাটাচমেন্টও নাই শুধুমাত্র লেভেল টু এর ভিপ আছে আরে আরে কি আমার মিলি ওয়েপেন দেখে ফেললো নাকি দেখে ফেললে তো সমস্যা একেবারে সারপ্রাইজ যদি একটা অ্যাটাক দিতে পারি তাহলে বুঝাতে পারতাম যে বডি শটে কেমন ড্যামেজ ও সেকেন্ডের মধ্যে ডাউন হয়ে গেল রে বাবা কিন্তু আনফরচুনেটলি আমি যেটা ভাবতেছি সেটাই মেবি এই চান্দোর টিমমেটকে হাজার খুঁজলেও এখন আর পাওয়া যাবে না মানে এমনই চলতেছে স্পেশালি সোলো ভার্সেস জুয়োতে আর আমরা চ্যালেঞ্জও কিন্তু স্পেশালি এটাতেই করি সোলো ভার্সেস জুয়োতে যেই কারণে দুটো এনিমি দুই কোনায় নামবে একজন মরলে আরেকজন আরেকজনকে হিল করে ফেলবে এই চান্দ এখানে ছিল ওর টিমমেট যদি মরতো তাহলে ও ওর টিমমেট কিল করতো ও মরেছে ওর টিমমেট এখন ওকে হিল করবে ভাই বর্তমানে যা চলতেছে রে দেখো ভাই গাইজ আর মাত্র চব্বিশ জনের লাগবে এই ম্যাচে তো মনে হয় কিলই পাবো না ভাই গান খুঁজতে খুঁজতে পাওটা বেজে গিয়েছে গাইজ আমরা যেই চ্যালেঞ্জটা করতেছি সেটা হচ্ছে অনলি ফার্মাস চ্যালেঞ্জ ফার্মাস এক্স চ্যালেঞ্জ এর আগে আমরা এই চ্যালেঞ্জটা করেছিলাম কিন্তু সোলোতে তোমরা অনেকে আমাকে বলেছিলে আরেকটা পেয়ে অনেকে আমাকে বলেছিলে যে ষোলো বছর জুয়োতে চ্যালেঞ্জটা করতে এর আগে অন্য একটা স্কিম ছিল কিন্তু এবার মুন ফার্মাসটা নিয়ে এসেছি এইটাই কথা তোমরা বলছিলে আর এইটাই এককালের সব থেকে ভয়ানক ফার্মার্সের স্কিম ছিল যেটা বডি ড্যামেজে এক সেকেন্ডের মধ্যে এনিমি মারা যায় আর এখানে এনিমি রয়েছে দেখা যায় কোনো আরে আমার মুখের সামনে রে দেখে নি দেখে নি ও ভাই ধরো আরেকটা নাই আর আচারে বাবা রে না না না না না না মরিনি ডুড এটার গায়ে একটু কম ড্যামেজ লাগতেছে রে ভালো বেসবো না এ বেঁচে গেছি রে ভাই আমি ভেবেছিলাম এখানে মরে যাবো চান্দু কি মাইটটা দিতেছিল হিল করে ফেলছে বিরো কখন হিল করলো চান্দু আসলো কখন আর হিল করলো কখন আরে ইয়ার গাই যে ফার্ম হাউসে আমাদের অ্যাটাচমেন্ট আছে ওই ফার্ম হাউসেই রাখি নাহলে কনফিউজ হইতেছে ভাই কেন মারতেছো ভাই ফার্ম ভিএসএস এর অত্যাচার করতেছে মির্জাফরি করতেছে তা ওর ভিএসএস দিয়ে লিমিটের মতো থাকা হচ্ছে লিমিটের কি শুরু করছে এনিমিরা যারা চেন্দু এদিকেই মনে হচ্ছে না আওয়াজ তো পাচ্ছে এই চান্দুরা উপরে উঠে নাই তার মানে নিচে রয়েছে কিন্তু একেবারে বেশি এদিকে তো দেখছি দেখছি দুটোই রয়েছে ও পাশে ভাই সোজা বরাবর কেউ যদি না আসে বা ওটা বেঁচে যাবে অনলি ফার্মাস দিয়ে চ্যালেঞ্জ করতেছি ফার্মাস এখন মারাত্মক একটা গান করে ফেলেছে ফার্মাস এক্সটা কিন্তু তারপরেও ভাই আমাদের অনেক বেশি সাবধানে থাকা লাগবে এটা দিয়ে অত ইজিলি আমরা হেডশট দিতে পারবো না প্লাস আমাদের কাছে শর্ট কোনো গান নেই প্লাস এই এনিমিটা আমার মুখের সামনেই রয়েছে এই চন্দ্রকে যদি কোনো রকম করে সিলি ওর টিমমেট আসবে ওর টিমমেট আসবে এইটাকে তো ভাই ভাই ভাই ভাই ভাই ভাই ভাই কোন দিক দিয়ে যাবো সে ডেব্রো বারোটা বাজবে সিও বারোটা বাজবে এই চান্দ ও কি ড্যামেজ ব্রো আমাদের দুই তিনটা গুলি করে না লাস্ট গুলিটা এত বেশি ড্যামেজ দেয় ভাই আসবে মনে ড্যামেজ টোকা মারলাম খালি ড্যামেজ বললাম কারণ এই চন্দ্র বাইরে না আর ওই পাশ থেকে দূর থেকে বিএসএস দিয়ে মারতেছিল এই চন্দ্রকে ড্যামেজ ট্যামেজ একেবারে আমার কাছে এসে পড়াচ্ছিল চন্দ্র ধন্যবাদ দেন এই বিএসএস এরটা কিছু করা লাগবে আমার মনে হইতেছে ওই বিএসএস এরটা আবার দুজন মিলে রয়েছে ওইখানে ক্যাম্পের মধ্যে রয়েছে হয়তো ক্যাম্পের মধ্যে থাকে না হলে যে ওই যে রিভাইভ গুলোর ওইখানে থাকে ভাই কি বলবো ম্যান গাইজ আমাদের এই ফার্ম হাউসে আরেকটা ফার্ম হাউস নিয়ে নিয়েছি না ওইটার মধ্যে আবার আমাদের গ্রিপ পেয়ে গিয়েছি সরি সাইলেন্সার পেয়ে গিয়েছি এখন আমরা দেখবো যে সাইলেন্সার আর মাইর আর হচ্ছে মাজেলের মাইর দুইটার ডিফারেন্স দেখবো এই চান্দুকে আগে মারা লাগবে আমার একটু কি মারো আমাকে মারার জন্য এই সিরিজ লাগে রে ভাই রে বিএস ভাই এত মারাত্মক একটা জিনিস ভাই এত একটা গান চান্দু এইবার মারবো এইবার ভাই ড্যামেজ দেখো ভাই ড্যামেজটাও মেন না এক সেকেন্ডের মতো তিনটা করে গুলি বেরোতেছে এত তাড়াতাড়ি করে গুলিগুলো বেরোয়নি মনে হইতেছে সেই আগের দিনের কথা আগের দিন অবশ্য আরো বেশি ডেঞ্জারাস ছিল ফামাস ওই টাইমে যে এক সেকেন্ডের মধ্যে মরে যেত কিন্তু ওইটার কাছাকাছি করে ফেলেছে এবার ভাই ফামাস আগে অতিরিক্ত পাওয়ারফুল ছিল এমন কোনো প্লেয়ার নাই যে আগে ফামাস দেখে ভয় পাইতো না ভাই স্পেশালি এই স্কিনটা সহ ফামাস এই চান্দু গায়ে লাগবে না শুধু শুধু ও লাগছে কি এই চিপার মধ্যেই ছিল এরা দাঁড়া গাইজ একটা সারপ্রাইজ দিতে পারি নাকি দেখি তোমরা তো জানোই গাইজ এই বাড়ির একেবারে পিছন দিয়ে যদি করে আমরা ঢুকি একেবারে এই টাওয়ারটার এই টায়ারের উপর দিয়ে জাম করে পিছন দিয়ে যদি এন্ট্রি করি আর ওরা যদি একবার না বুঝতে পারে কি সারপ্রাইজটাই না দিতে পারবো তাই কোনো রকম করে বলো যে তোমরা বুঝতে পারো নি যে আমি পিছন দিয়ে এসেছি আমার নাই চান্দুকে আমার জন্য তো আছে দেখেনি মনে হয় গাইজ দেখেনি মনে হয় ওর আরেকটা টিমমেট কই যেটা ওকে হিল করলো ওইটাকে আগে ডাউন করতে হবে মনে হয় প্লিজ ইয়ার যে কোনো একজনকে যদি ডাউন না করতে পারি না আমি ভিতরে ঢুকতেছি না আরে এইদিকে এদিকে আসো না এই তো আসতেছে এই তো এসেছে এসেছে আরেকটু আরেকটু এটাই চাচ্ছিলাম রে ভাই ডাউন হয়ে গেছে কি ড্যামেজ ভাই তাড়াতাড়ি করে চলো ইয়াস তারা টিমমেট ওই চিপার মধ্যেই রয়েছে যাওয়ার তো আস হচ্ছি না চলো আমরা যাই আমাদের কাছে এমনি তো ওকম রয়েছে বাবা রে বুকের সামনে এসে পড়া ছিল দূর এই চান্দুর কি প্রবলেম ছিল নাকি কোনো ভাই নিচের দিকে মনে তাকিয়েছিল সিঁড়ির ওই দিক দিয়ে আর এই চান্দুর চিল্লাচ্ছে আরে বাবা পিছনে তোর পিছনে দূর পিছে তো দেখ না চাইয়ে তো এখানে অবস্থা তেমন একটা সুবিধার না ভাই কোন রকম করে এখান থেকে যেতেই হবে আমাদের এটা কবরে করে পিছন মারতেছে যাক ভাই এই যে পড়েছে ভাই মারাত্মক ড্যামেজ দিতেছিল এই বাড়িতে কেউ নাই তো এখন নিচের দিকে তাকাবো চান্দু আমি এইবার দেখো আসো চান্দু একবার আরে এসে পড়েছে রে ডাউন হয়ে গেছে ভাই এক সেকেন্ড না না ও টিমমেট এসেও পড়েছিল এত তাদের উপরে চান্দুরা নিচে ছিল এক সেকেন্ডের মধ্যে এসেও পড়ছে অনেক বেশি জ্বালাইতেছে এরা কাছে যে যাইতেছি জিনিসটা কি ঠিক হইতেছে তাই চলো সমস্যা নেই কোনো সমস্যা নেই চান্দু গায়েব হয়ে গেল কেন নিচের দিকে দৌড় আরে রে কানেই ছিল সারপ্রাইজ দিয়ে দিছে ওকে সমস্যা নেই এই চন্দ্রকে হালকা একটু ড্যামেজ তারপর সে এদিক দিয়ে ড্যামেজ তারপর সে যখন ঘুরে আসবে ও কমছে যে আবার ড্যামেজ ও উনপঞ্চাশের যে ড্যামেজটা দিল ওইটা দেখছো গাইস এই ড্যামেজগুলোর জন্যই হচ্ছে ফার্মাস চেঞ্জ হয়ে গিয়েছে ফার্মাস এক্স এর তিনটা গুলির মধ্যে লাস্ট গুলিটাতে প্রতি তিনটা গুলির মধ্যে লাস্ট গুলিটাতে অনেক বেশি ড্যামেজ দেয় গাইজ আশেপাশে কোনো এনিমি নেই কোনো রকম করে হালকা একটু লুট করে আমাদের গ্লোয়ার আরে রে ভাই স্নাইপার দিয়ে মারতেছে ভাই তুই উল্টা হতে পারছে গ্লু আলসার গ্লু আলসার ভাই বড় চ্যাপরে ও ভাই ওরা টিজে পার্টি রে চান্দু গ্লু শেষ হয়ে গেছে এই টাইমে এসে ভ্যান মিট আপ করতেছে পারফেক্ট টাইমিং রে বাবা ডিজে পার্টি করতেছে আর ওর টিমমেটকে দেখো চুপচাপ করে বসে আছে মনে হয় বলতেছে আর ডিজে পার্টি বন্ধ করো এখন এনিমি কতগুলো অ্যালাইভ রয়েছে ওইটার দিকে তাকা ভাই মরে যাবো <laughs> চুপচাপ করে বসে বসে এগুলো বলতেছে মনে হয় আর মির্জাপুরি করতে পারবো ও এটার কথাই বলতেছিলাম রে ভাই যে ওই পাশে সবগুলো এনিমি কোনো রকম কিন্তু মির্জাপুরি করতে পারে একটা কিল পেয়েও গিয়েছে রে <laughs> কোনো রকম যদি একটা করে আইস খুলে গেছে গাইজ আর পাঁচজন লাইভ রয়েছে না আমি একজন আমার সাথে টিম আপ করতেছে হচ্ছে দুইজন মানে তিনজন আমরা এই পাশে রয়েছি ওর মধ্যে থেকে একজনের কাছে স্নাইপার রয়েছে চ্যান্ডু স্নাইপার দিয়ে গ্লুয়ালটা ফাটাও সাবাস গ্লুয়ালটা কোনো রকম করে ফাটাও তারপরে যে খেলা হবে কোনো এটা এখানে যাই এখানে যাই গ্লুয়ালটা একবার ফাটালে আমার ফার্মাসের অত্যাচারটা শুরু করে দিব ও ভাই আমি রেডি রয়েছি আমি রেডি রয়েছি বাইক দিচ্ছি ডাউন হয়নি কেন হালকা একটু টাচ করে আর সরি সরি সরি হালকা একটু টাচ এইভাবে অন্ধের মতো কে স্নাইপার চালায় রে বাবা তোর ভাই হেড শট লেগে গেছে রে এই চান্দু মনে ওইটাকে মারতে গিয়েছিল কিন্তু আমার আরে ইয়ার ওকে বডি শটে হালকা একটু ড্যামেজ দিয়েছে আর ভুলে বলে আমার মাথার মধ্যে একেবারে হেডশট দিয়ে দিয়েছে স্নাইপার দিয়ে রে ভাই এখন ইজি দুটো কিল আমারই ছিল চান্দু স্নাইপার দিয়ে গ্লোয়াল গুলা বাটাতো আর আমি কি সুন্দর কিল গুলা চুরি করতাম আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানি কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট হলো একটা কমেন্ট আছে আর তোমরা জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখন তোমার এইবার ভিডিওগুলো চলবে তো ইয়াপ গাইজ আজ এ পর্যন্তই till next video or stream আল্লাহ হাফেজ গাইজ পিস first blood.